hello everyone welcome to my channel আমি পলাশ আর তোমরা দেখছো four nine four four miles hi guys I am back again আজ আমরা যাচ্ছি বোর মার্কেট আর আমরা আজকে স্ট্রিট ফুড ট্রাই করব সো স্টে টিউনড আর অনেক এনজয় করব বড় মার্কেটের ভিডিও আমি অলরেডি একটা করেছিলাম আগে আমার চ্যানেলেই তোমরা পেয়ে যাবে ওটা বাট ওটা হিন্দিতে করা ছিল এটা বাংলাতে করছি প্রিয়াঙ্কা তো নতুন এসছে এখানে তো ওর কিছুই দেখা হয়নি লন্ডনে এখনও তো ওকে বড় মার্কেটটা দেখিয়ে দিই আজকে তোমরাও থাকো শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব যদি এখনও করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাথে বেল আইকনটাও প্রেস করে দিও তো চলো যাওয়া যাক তো আমরা ডিএলআরে উঠলাম ডিএলআর ট্রেন তো ডিএলআর ট্রেনটা বেসিক্যালি ড্রাইভারলেস হয় আমরা একদম পেছনের দিকে আছি তো দেখো সামনেটা তো আমরা ক্যানিং টাউনে এসে গেছি ক্যানিং টাউন থেকে এখান থেকে চেঞ্জ করতে হবে আমাদের এখান থেকে আমরা নেবো জুপিলাই সো গাইজ আমরা on the way to Borough market so আমরা এখন টিউবে উঠবো টিউবে উঠে সেন্ট্রাল প্লাজা থেকে যাবো I hope guys like keep watching station কটা বাজে এখন বারোটা তেরো মনে রেখো যখন নামবো তখন একবার টাইমটা দেখবো তাহলে বুঝতে পারবে কতক্ষণ সময় লাগে নেমে গেছি আমরা লন্ডন ব্রিজ স্টেশন এখান থেকে দু মিনিট হাঁটা বড় মার্কেট তো চলো লেটস গো লেটস গো এটা বড় মার্কেটের পেছনের দিকের গেট আর এটা লন্ডন ব্রিজ স্টেশন থেকে খুবই কাছে বড় মার্কেট লন্ডনের অনেক পুরানো একটা মার্কেট আর খুবই পপুলার তাই এখান দিয়েই ম্যাক্সিমাম লোকজন যাতায়াত করে ঠিক কলকাতা নিউ মার্কেটের মতো এখানে সব রকমের জিনিসপত্র পাওয়া যায় যেমন ফল সবজি মাংস চিজ মশলা ইত্যাদি আর অনেক রকমের জিনিসপত্র যেগুলো সচরাচর লোকাল শপ বা মার্কেটে পাওয়া যায় না আর অনেক স্ট্রিট ফুডেরও স্টল আছে চলো তোমাদের ঘুরিয়ে দেখাই প্রিয়াঙ্কা কেমন লাগছে এখানে এসে It's a different feeling, by the way. So, ভাল লাগছে। যে স্মেলটা পেলে মাছের smoked fish. Okay. Did not like it. <laughs> No, not at all. Smoke, smoke যেগুলো হয় সেগুলো এরকমই গন্ধ ছাড়ে কিন্তু বাট আচ্ছা আমি খেয়ে নিই কারণ মাছ তাই আমি অফিসে কখনো কখনো স্মোক ম্যাকরেল নিয়ে নিই it's all right right so চল আমরা লেটস ট্রাই করি একটুখানি authentic um, these? These are uh, like a chocolate base, and then they have nuts, cherries, and uh, jam and raisins, and all nice sweet things. Sorry. প্রিয়াঙ্কা একটু সুইট ট্রাই করতে চাইছে Okay. Just on the machine here. Sure. There you go. Thank Merry you. Christmas. Same to you. Thank Thank you. you. really nice. Not worth the price actually. Um, না ঠিক আছে ইটস গুড ভালো মানে ভেবো না যে খারাপ খেতে ভালো বাট একটু মিষ্টি আর কি আমি একটু ঝাল ঝাল জিনিস পছন্দ করি এটা আমি ট্রাই করে দেখছি কেমন খেলাম তো একদম দেশি মিষ্টি এটা ঠিক আছে এটা nutritious pumpkin seeds raisins honey এগুলো দিয়ে তৈরি এটা মানে তোমাদের যদি এসে হালকা খিদে পায় দু একটা নিয়ে তোমরা খেতে পারো একদম একদম স্ন্যাক্স গুড এরম হ্যাঁ। ভাবে সামনে একটা দোকান আছে স্পাইস মাউন্টেন এই দোকানটাতে সারা বিশ্বের যত রকমের মশলা হয় সেগুলো পাওয়া যায় তো চলো তোমাদের ঢুকে দেখাই গাইজ এটা হচ্ছে দুনিয়ার সব থেকে হটেস্ট চিলি পেস্ট সব থেকে ঝাল নিতে চাও তুমি একদমই নয় তুমি ওকে যখন কলকাতায় যাবে বন্ধু বান্ধবদের ট্রাই করানোর জন্য নিতে পারো একদম একদম দু রকমই পাওয়া যায় একটা পাউডার আর একটা পেস্ট বাট আমি আর রিস্ক নিচ্ছি না নেওয়ার জন্য যদি কেউ চাও দেন আমি যখন যাব বা প্রিয়াঙ্কা যখন যাবে তোমরা বলতে পারো কমেন্টে আমরা তোমাদের জন্য একটা নিয়ে যেতে পারি বাট তো আমরা এখানে এসেছি ল্যাব সো আমরা যেটা খাচ্ছি we are gonna share with you guys so stay tuned chicken shawarma please one और हैलोपिनियो नहीं चाहिए हैलोपिनियो नहीं और क्या नहीं और क्या क्या नहीं है पिकल नहीं है आप क्या कौन कौन सा लैंग्वेज बोल सकते हैं वो बोल सकते हैं बंगाली बोल सकते हैं बंगाली पता है जर्मनी बोल सकता हूँ बांग्ला बोल सकता हूँ बांग्ला पता है हाँ, बांग्ला भी पता थोड़ा थोड़ा या अच्छा है Fluent लिख सकते ভালো করে ভালো ভাবে বলতে পারি আচ্ছা আপনি বাঙালি ভাইয়া লেটুস একটু বেশি করে দিবেন লেটুস তাই তো প্রিয়াঙ্কা হ্যাঁ আর চিকেন একটু বেশি করে দেবেন হ্যাঁ কয়টা একটা না দুটো আমাদের একটা দাদা হ্যাঁ আমরা কলকাতা থেকে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ভালো কিনা দিব না না ওকে চিকেন দিব হ্যাঁ। বেশি করে দিবেন আচ্ছা আজকে তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে না তিনটের সময় হ্যাঁ না তিনটের সময় না তাহলে বিকেল যতক্ষণ আছে আমি আছি আচ্ছা এইটা প্রপারলি তাহলে খাওয়া যাবে মানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে না চারিদিকে we speak same language okay কাগজটা খাবেন না ঠিক আছে আচ্ছা আবার আসবেন হ্যাঁ হ্যাঁ দাদা আর আপনি ভালো করে এনজয় করবেন ক্রিসমাসের ছুটি থ্যাংক ইউ দাদা আসছি তো আমরা নিয়েছি একটা র্যাপ নিয়েছি কি র্যাপ ছিল shawarma wrap chicken shawarma wrap নিয়েছি তো এটা হাফ হাফ খাবো আর একটা প্যাট থাই নেবো প্যাট থাইটাও ট্রাই করে দেখবো Hello can I have one pad thai please chicken and prawn Anything to drink? Mm, Coke? Thank you. Thanks. No thanks. তো প্যাডটাই নিয়েছি খেয়ে দেখা যাক প্রথমে আমি একটা নুড চিকেন পিস খেয়ে দেখছি Wrap এরকমভাবে র্যাপ করে নিই হুম খুব ভালো গেছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যদি থাকে লাইক করে যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই